Oh, no, no, no, no. আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি কিছু চাঞ্চল্যকর তথ্য দিব গাড়ির সাথে অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনি কিন্তু বুঝেন না প্রতি মাসে প্রতি তিন মাস পর পর গাড়ির বিভিন্ন প্রবলেম দেখা দেয় কেন দেখা দিচ্ছে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দিচ্ছি আমি ওই ভিডিও ক্লিপটা মনোযোগ দিয়ে দেখুন তারপর আমি বিস্তারিত আপনাদেরকে বোঝাবো ২০ বছর ধরে নিম্নমানের পেট্রোল বাজারজাত করছে আদর্শ মান অনুযায়ী পেট্রোলীয় অক্টেন নম্বর কমপক্ষে সাতাশি থাকার কথা কিন্তু পরীক্ষায় পাওয়া গেছে আশির চেয়েও কম সংস্থাটি বলছে এগারোটি বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এই অনিয়ম করতে হচ্ছে গবেষকরা বলছেন এই পেট্রোল ব্যবহারে ক্ষতি হচ্ছে মোটরযানের সেই সাথে দূষিত হচ্ছে পরিবেশ অবাক হচ্ছেন যে হাত ধুলাম কেন আসলে হাত ধুইতে আমার যে অকটেনটা নষ্ট হলো এই অকটেনটা গাড়িতে এমনি নষ্ট হয় আমরা যে গাড়ি চালাই আমরা আমরা কি জানি যে আমি যদি আমার গাড়িটা স্টার্ট হওয়ার পরে আমি রান করার পরে যতটুক তেল বার্ন হওয়ার কথা মানে জলার কথা ততটুক তেল কি জলে কখনো জলে না আমরা জানি যে গাড়িতে চারটা প্লাগ প্লাগ থাকে চারটা প্লাগ থাকে বেসিক্যালি চারটা প্লাগের গাড়ি হয় নর্মাল যে গাড়িগুলো অ্যাভারেজ তো প্লাগ করে কি তেলটাকে বার্ন করে যে তেলটা ইনজেক্টর দিয়ে প্লাগের মাথায় যায় সেটাকে আগুন আগুন ধরে বা অথবা বার্ন করে তো হান্ড্রেড পার্সেন্ট তেল কখনো বার্ন হয় না বাকি তেলগুলো সাইলেন্সার দিয়ে গন্ধ হিসাবে বের হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে পিস্টনের মুখে পড়ে তো এই যে তেলটা বার্ন হচ্ছে না আমি মনে করি যে সেভেন্টি পার্সেন্ট তেল বার্ন হয় আর থার্টি পার্সেন্ট তেল এমনিতে নষ্ট হয় কারণ হান্ড্রেড পার্সেন্ট তেল বার্ন করার ক্যাপাসিটি আমাদের নাই এই কারণে কারণ তেলের মধ্যে ভেজাল আপনারা একটু আগে যে ভিডিও ক্লিপটা দেখছেন এবং মিডিয়া নিউজও ওরা কিন্তু বলেছে যে তেলে ঝামেলা থাকে তেলে ভেজাল থাকে তারপরে তো মাপে কম দেওয়া তো আছেই তো আলটিমেটলি এই যে টোটাল যে বিষয়টা তেলে ঝামেলা ঠিকমতো তেল বার্ন হচ্ছে না গাড়ি নকিং করতেছে গাড়ি হাই মেনটেনেন্স আমার ইঞ্জিন ওয়েল বা মোবিল যেটাকে বলি আমরা বারবার নষ্ট হচ্ছে অল্প দিন পর নষ্ট হয়ে যাচ্ছে গাড়ির ইঞ্জিন গরম হচ্ছে তো বিভিন্ন ধরনের ইস্যু আমাদের প্রতি মাসে লেগেই থাকে এখান থেকে পরিত্রাণের উপায় কী <clears throat> আবারও চলে এলাম আসলে খাবারের মধ্যে লবণ ছাড়া যেরকম টেস্ট হয় না তেমনি গাড়ির পেট্রোল বা অকটেনকে বিশুদ্ধ করতে হলে এনএক্স ফুয়েলের প্রয়োজন আসুন দেখাচ্ছি আমি কীভাবে এনএক্স ফুয়েলটা ব্যবহার করি এনএক্স ফুয়েল কী আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমার সাথে সবসময় এনএক্স ফুয়েল থাকে অনেক কিছু সাথে নিয়ে ঘুরি আর কি এই যে এনএক্স ফুয়েল এটা one twenty five M L এটা ফর গাড়ি জিপ বা যাদের প্রাইভেট কার আছে তাদের জন্য কিভাবে এনএক্সএল ভরবেন একটু দেখাই দিচ্ছি আমি প্রথমত এখানে একটা টেবিল দেওয়া আছে যে কতটুক ফেল দিতে হয় এটা অ্যাপ্রক্সিমেটলি ফার্স্টে আপনার ফুয়েল ট্যাঙ্কটা খুলবেন এখানে অকটেন পেট্রোল যাই নেন না কেন এই মুখটা খুলবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে বোতলটা সিল করা থাকে সিল যদি করা না থাকে বোতলটা কিনবেন না অনেক শক্ত এটা হেভি শক্ত এটা যাতে গাড়িতে না পড়ে খেয়াল রাখবেন হাতে নিলে খুব ঠান্ডা পাবেন একদম ঠান্ডা আমি একশো পঁচিশ এম ফুল দিয়ে দিলাম আপনারা চাইলে হাফ ইউজ করতে পারেন আমি যেহেতু পারফরমেন্স ফ্রিক আমি চাই পারফরমেন্স পারফরমেন্সের জন্য ওটা বেশি দিতে হবে আর টেবিলে যা দেওয়া আছে তা দিলে আপনারা মাইলেজ এবং পারফরমেন্স অপটিমাইজেশন পাবেন তো আসলে এনএস ওয়েলটার কাজ আমি একটু সংক্ষিপ্তভাবে বলি আমার গাড়ির ইঞ্জিন ওয়েল ছয় হাজার কিলোমিটার হয়েছে আমি চেঞ্জ করি নাই তো আমি দশ হাজার কিলোমিটার পরে চেঞ্জ করব যেহেতু আমার বার্নিং ক্যাপাসিটি আগে বেড়ে গেছে সেক্ষেত্রে আমার ইঞ্জিন ওয়েলের মেনটেন্যান্স কস্ট অনেক কমে গেছে আমি মাইলেজ পাচ্ছি আমার হোন্ডা ভেজালে প্রায় আঠারো থেকে বিশ বিশ কিলোমিটার পার লিটার যেটা হাইওয়েতে ঢাকা শহরে আমি পাচ্ছি বারো প্লাস বারো তেরো পাচ্ছি উইথ এসি আমার চাকা কিন্তু মোটা আমার চাকা হচ্ছে নাইন জে অনেক মোটা চাকা যে মোটা থাকার কারণে তেল বেশি খাবে তারপর আমার তেল কম খাচ্ছে বিকজ আসলে তেল কম খাচ্ছে না আমার পারফরমেন্সের জন্য আমার মাইলেজটা বেড়ে গেছে কারণ আমার আরপিএম যেখানে আগে দুই বা আড়াইয়ে হান্ড্রেড উঠতো এখন সেখানে হাফ আরপিএম কমে গেছে দুই আরপিএমই আমার একশো উঠে পেট্রোল বা অক্টেনে আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন পৃথিবীর কোথাও অক্টেন পাওয়া যায় কিনা শুধু আমাদের দেশে অক্টেন পাওয়া যাচ্ছে তো আসলে <clears throat> পেট্রোল বা অক্টেনের যে ভেজাল আমরা জানি যে এই একই গাড়ি আপনি দেখবেন হোন্ডা ভেজেল বা এইচআরভি দেশের বাইরে বিশ বছরও কিছু হয় না গাড়ি দশ বছরও গাড়ি কিছু হয় না আমাদের দেশে প্রতি ছয় মাস পর পরই আমার সার্ভিসিংয়ে নেওয়া লাগে ইঞ্জিন নষ্ট পিস্টন নষ্ট ভেল্ভ নষ্ট কি না কি যে নষ্ট হচ্ছে এটা কেন হচ্ছে বিকজ অফ বাজে তেল বাজে তেল থেকে বাঁচার জন্য এনএক্সপিএল অবশ্যই ইউজ করবেন আর এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা দুইবার ইউজ করতে পারবেন ট্যাঙ্কি লোড করে হাফ বোতল দিবেন অর্ধেক বোতল দিবেন আর যদি পারফরমেন্স স্পিড চান খুব ভালো পারফরমেন্স চান তাহলে ফুল বোতল দেবেন তো আমি রেকমেন্ড করবো হাফ বোতল দেবেন তাহলে দুইবার ইউজ করতে পারবেন আর আলটিমেটলি এটা ফ্রি হয়ে যাবে এটা বিনা পয়সায় পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কেন ফ্রি কারণ যে তেলটা আপনার সেভ হবে যে টাকার এনএস ফুল আপনি মানে কিনলেন তার চেয়ে বেশি টাকার তেল আপনার সেভ হবে তো আলটিমেটলি ইয়ার আফটার ইয়ার ইন্ড বছর শেষে আপনি দেখবেন যে গাড়ির মেনটেনেন্স কস্ট অর্ধেকে নেমে আসে কারণ গাড়ি তো নষ্ট হচ্ছে না খালি ব্রেক শু আর এয়ার ফিল্টার চেঞ্জ করা ছাড়া কোনো চেঞ্জ করতে হচ্ছে না প্লাগ ভালো থাকবে ইঞ্জিন অয়েল ভালো থাকবে ভেল্ভ ভালো থাকবে গাড়ির সিল ভালো থাকবে আসলে কি না গাড়ির এ টু জেড ভালো থাকবে আমি যদি হেলদি খাবার খাই তাহলে কী হবে আমার হেলথ স্ট্রং থাকবে ঠিক তেমনি আপনি গাড়িকে যদি হেলদি খাবার দেন গাড়ি স্ট্রং থাকবে তো তেলের ভেজাল থেকে বাঁচার জন্য আজকে থেকে এনএক্স ইউজ করা শুরু করুন এবং ফিডব্যাক আমাদের পেজে আপনি অবশ্যই জানাবেন